বছর ছিলেন ওখানে আমি আঠারো বছর জীবনের আঠারো বছর ওখানে পার করেছেন শান্ত আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই স্বাগত দর্শক স্ট্রোকজনিত সমস্যা কম বেশি অনেকের পরিবারে আসলে আমরা এখন দেখতে পাই আগে হয়তো আমরা এত পরিমাণ স্ট্রোক আমরা দেখতে পেতাম না যতটা আমরা এখন দেখতে পাই স্ট্রোক হচ্ছে অনেকের অনেকের মাইল্ড স্ট্রোক হয় বা অনেকের সিরিয়াস পর্যায়ে স্ট্রোক হয় স্ট্রোক করার পরবর্তী অবস্থায় অনেকেরই দেখা যাচ্ছে যে বিভিন্ন শরীরের যে অবজনিত যে সমস্যাটা হয় বা প্যারালাইজনিত যে সমস্যাটা হয় অনেকেই এটাতে আক্রান্ত হচ্ছেন এবং যখনই আমার পরিবারের কোনো একজন সদস্য প্যারালাইজড হয়ে যাচ্ছেন তার জীবনটা তো দুর্বিষহ হয়ে ওঠে পাশাপাশি পরিবারের যে সদস্যরা আছেন অনেকেই সেটাকে দুর্বিষহ মনে করেন এবং অনেকেরই ধারণা নেই যে এই ধরনের রোগীদের যে চিকিৎসা আমাদের দেশেই হয় সেটা সম্পর্কে ধারণা আসলে অনেকের নেই আমরা হয়তো প্রথম কয়েকদিন ডক্টর দেখালাম তারপরে এই ধরনের রোগীরা সাধারণত বাসায় থাকে বিছানায় পড়ে থাকে বছরের পর বছর এবং একটা সময় রোগাক্রান্ত হয়ে অসুখে বিসুখে এরা মৃত্যুবরণ করেন এই ধরনের করুণ পরিণতি যদি আসলে কারো যাতে না হয় সেজন্যই আসলে আজকের ভিডিওটা যাদের ধারণা নেই এবং যাদের ধারণা ছিল একটা সময় এই ধরনের চিকিৎসাগুলো শুধুমাত্র বিদেশেই সম্ভব সেই চিকিৎসাগুলো এখন আসলে আমাদের দেশেই হয় তারই একটি প্রকৃষ্ট উদাহরণ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমার পাশে যিনি বসে আছেন ইনি আমাদের একজন বাংলাদেশি ভাই যিনি প্রবাসে ছিলেন দীর্ঘদিন এবং স্ট্রোকজনিত কারণে উনি প্যারালাইজড হয়ে যান ওনার এক পাশ বাট হাল ছেড়ে দিন চিকিৎসা নিয়েছেন এবং আজকে ভালো আছেন সুস্থ আছেন আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার আপনার নামটা কি আমার নাম বাদশাহ বাদশাহ মিয়া বাসা কোথায় আপনার আমার বাস চট্টগ্রাম বাসখালী বাসখালী আমরা জানি আপনি প্রবাসে ছিলেন কোন দেশে ছিলেন সৌদি আরবে সৌদি আরবে কত বছর ছিলেন ওখানে আমি আঠারো বছর জীবনের আঠারো বছর ওখানে পার করেছেন আমরা জানি যে একটা সময় আপনি সৌদি আরবে কর্মরত অবস্থায় একটা সময় আপনি স্ট্রোক করেছিলেন কি হয়েছিল সেদিনটা কথা একদিন ঘুমে ঘুমে হয়েছিল স্ট্রোক স্ট্রোক করেছিলেন ঘুম ওঠার পরে দেখছি না ঘুমে ঘুমে হয়েছে আচ্ছা আদালতে বারোটা বাজে আচ্ছা এটা হচ্ছে সাড়ে এগারোটা বাজে এখানে বাংলাদেশে এসে ছুটিতে এসে আর সাড়ে এগারোটা বাজে ঘুমে আচ্ছা তো যখন প্রথম সৌদি আরবে থাকাকালীন সময় স্ট্রোক করেছিলেন আপনার আশপাশে যারা ছিলেন তারা আপনাকে কি হসপিটালে নিয়ে যায় তারা ঘুমেছিল আচ্ছা আমি বমি করার হবে তারা সচেতন এসে আচ্ছা এসে আপনাকে তারা সরাসরি হসপিটালে নিয়ে গেছিল পরবর্তীতে ডক্টর দেখিয়েছিলেন তখন বুঝতে পারেন তখন তো বুঝতে পারেনি এখন আচ্ছা এখন স্ট্রোক দিয়ে বুঝতে পারেনি আচ্ছা তার পরবর্তীতে ছুটিতে আবার দেশে চলে আসে আর ছুটিতে এসে বেড়ার জন্য ছয় মাসের জন্য আচ্ছা আর সে ভালো দিন দিন আবার রাত্রে স্টক করছে আচ্ছা স্ট্রোক করার পরবর্তীতে কি হয়েছিল বা স্টক করার পরে সেটা ন্যাশনাল হাসপাতাল ভর্তি হয়েছিলাম এগারো দিন এখানে কিছু হয় না তখন কি অলরেডি এক পা এক পা এক হাত হ্যাঁ, অবশ্য হ্যাঁ, গালটাও ব্যথা ছিল মুখের এক পাশে আপনি ঠিক মতো রাখতে ব্যথা ছিল আচ্ছা তো আবার ঈদের সব দিন এখানে এসে ভর্তি হয়েছে আজকে আড়াইশির মতো হয়েছে আল্লাহ দিলে অনেক সুস্থ হয়েছে হাঁটাচলা করতে পারছে না যে হাঁটাচলা হতে হচ্ছে নিজে নিজে হেঁটে এক পাশ থেকে আরেক পাশে যেতে পারছে আপনি যখন প্রথমে ডিপিআরসি হসপিটালে ভর্তি হন তখন তো আপনি হাঁটতে পারতেন না আমরা তো না কিছু হুইল চেয়ারে করে এসেছিলেন কারো সাহায্য ছাড়া কিছু করতে পারতেন না ধরে আনা লাগে আচ্ছা সেই অবস্থা থেকে এখন নিজে নিজে দেখছেন এখন হাঁটতে পারছেন মুখটা বাঁকা হয়ে গেছিল সেটা এখন ঠিক আগে পানি খেলে কি পানিটা বের হয়ে পানি যেত এখন আর সেটা হচ্ছে না খাওয়া দাওয়া সবকিছু ঠিক মতো করতে পারছেন হুম খাওয়া দাওয়া সবকিছু ঠিক মতো করতে পারছেন আলহামদুলিল্লাহ দর্শক দেখলেন স্ট্রোকের পেশেন্ট যেই পেশেন্ট একটা সময় হাঁটাচলা করতে পারতেন না নিজে কোনো কিছুই করতে পারতেন না অন্যের সাহায্য ছাড়া খেতে গেলে এক পাশ দিয়ে পড়ে যেত খাবার সেই মানুষটা এখন খেতে পারছেন নিজে হাঁটাচলা করতে পারছেন এক পাশ থেকে আরেক পাশে যেতে পারছেন মাত্র আঠাইশ দিনে তবে এই সময়টা আসলে সবচেয়ে বেশি দরকার পরিবারের সদস্যদের আমরা এখানে ওনার ভাগিনাকে পেয়েছি ওনার বোনকে পেয়েছি ওনার পরিবারের সদস্যরা সবাই চেষ্টা করেছেন ওনার জন্য এবং তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু আজকে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন হয়তো আর কিছুদিন পরে সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে যাবেন আবারও ঠিক আগের মতো সব কাজ করবেন আসুন দর্শক একটু ওনার ভাগিনের সাথে কথা বলি যে ওই সময়ে মামাকে কেমন দেখেছিল আর আজকে কেমন দেখছে একটু ওনার সাথে আমরা একটু কথা বলি আপনার মামা আমরা জানি যে উনি বেশ কিছুদিন আগে উনি স্ট্রোক করেছিলেন হ্যাঁ। প্রথম যখন ওনাকে দেখতে পান স্ট্রোক জনিত কারণে উনি অসুস্থ হয়ে গেছেন আগে কেমন দেখেছিলেন যেটা আগেও একটা উনি স্ট্রোক করেছেন উনি বলছেন যদি ঘটনাটা আমাদেরকে একটু বলেন আপনারা কিভাবে জেনেছিলেন মানে স্ট্রোক করার ক্ষেত্রে মানে ওর ব্রেন ছিল না বলতো মানে কথাবার্তা বলতে পারতো মানে আচ্ছা। একেবারে কথা বলতে কার সাথে চিনতে পারতো না মানে মেন ঠিক মানে ঠিক নেই তখন যখন আইসিতে মানে ছিলাম তখন সাত দিনের আইসিতে ছিল তারপর একটু ভালো হয়েছে মানে একটু একটু কথাবার্তা মানে বলতে পারতো ওই সময়টা হচ্ছে এক পাশ পুরোটাই প্যারালাইজ হ্যাঁ হাঁটতে পারছেন না হ্যাঁ, কোনো কিছু করতে পারছেন না তখন প্রথম দিকে কোনো কথাই বলতে পারছিলেন না না আচ্ছা। তখন তো মানে কাগজ চিন্তা পারতো না কথা বলতে পারতো না তো আইসি তো সাত দিন লাগার পর একটু মানে আপনার কিছুটা হতবিবল হয়ে গিয়েছিলেন যে কি হলো হঠাৎ কি হলো মানে বুঝতে পারে না কেউ তখন তো মনে করছে স্ট্রোক হয়েছে কিন্তু অবশ্যই যে কেউ জানে না আচ্ছা। মানে ভালো হওয়ার পর দেখতেছে হাত পা নাড়তে পারতো না একটা নাড়তে পারতো আর আরেকটা পারছে না তো খাবার খেলে আরেক পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তখন মুখ দিয়ে খাওয়াতো না মানে নল দিয়ে খাওয়া নল দিয়ে খাওয়াতো হয়তো তো আস্তে আস্তে বুঝতে পারতো না ফ্রাইডাইসিস হয়েছে তো এখানে তারা দিছি তিন চার দিন দিছি তো ওরা বলতেছে তারা চিকিৎসা করতে হবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা এখানে ভর্তি করাতে হয়েছে আমরা এখানে ভর্তি করেন আমাদের বাসকালতে করছি তো বাসকালতে করার পর কিছুটা পরিবর্তন হয়েছে আমরা বাড়িতে নিয়ে গেছি তো দেখছি এখানে কোনো উন্নতি হচ্ছে না আচ্ছা। তো আলহামদুলিল্লাহ আমরা একটু মানে অনলাইন ঢুকে দেখতেছি একটা নামে একটা হসপিটাল আছে আচ্ছা। আমার মামা বড় মামা আচ্ছা তো ওই অনলাইনের মাধ্যমে আমাদের এখানে আসা তো আলহামদুলিল্লাহ এখানে এসে আমার মানে খুব পরিবর্তন দেখা যাচ্ছে মানে ভালো আগাচ্ছে আগে তো চারজন তিনজন লাগতো আমার মামাকে নিয়ে মানে হাঁটাতে হ্যাঁ। এখন তো আলহামদুলিল্লাহ যে এক একা হাঁটতে পারতে মানে অন্য সাহায্য লাগে না মানে একটু ওয়াশরুমে যেতে সাধারণ একটু কষ্ট হয় আর একজন লাগে হ্যাঁ, হ্যাঁ। তো এমনি আগে তো মানে খাবার খেতে এক পাশে পড়ে যায় এখন তো ফরে না মানে এখন অনেকটাই উনি স্বাভাবিক আছেন স্বাভাবিক আছেন যেভাবে উনি ডেভেলপ হচ্ছে আর কয়েকদিনের ভিতরে হয়তো সম্পূর্ণই হয়তো উনি আল্লাহ দিলে হয়তো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আচ্ছা।